নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি বিশ্বাসে না দেখে তোমায় মানি সেবারা সামান্য কত পূর্ণ তোমার ক্ষমা করে দিও তুমি নিঃশ্বাস নিঃশ্বাসে নেয়ামত পায়ামি বিশ্বাস তায়ামি না দেখে তোমায় মানি সেবা না সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার কি শোধরা তুমি তো হে খোদা বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলো শরীর পায় সদা তোমার বাধ্য হে খোদা বরং তোমার যে মানে কি বানা মানে সবাই তোমার আলো সুনিরর পায় সদা বাঁচে জগতে তোমার করুণা ছাড়া কোন প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সেবানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার নিদানে মেপা দিও তুমি আমার হৃদয়ের মিনতি তোমার করুণার রহমতে তোমার করুণার রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না রহমান আমি যে অসহায় ভরা দুঃখ গ্লানি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সেবারা সামান্য কত দিও তুমি গোপরে ক্ষমা করে দিও তুমি